ধন্য কলি কলির যুগ ধন্য যুগে কৃষ্ণ চৈন্য হে যুগ ধন্য

নদিয়া পূর্ণ ব্রহ্ম উদয় নদী নদিয়াই রে শিবের বাইতে দেখো পূর্ণ এলেন কলির জীবিকে উত্তরিতে রাধার রাধার প্রেমরিন সুখ সুখ করিতে গো এলো এলো কলির জীবিকে উত্তরিতে সাগর প্রেম ঋণ সুখ করিতে এলেন খলির জীবিকে উদ্ধারিতে রাধা রাধার প্রেম ঋণ সুদুঃখ দিতে গো হয়ে কলির জীবিকে উত্তরিতে প্রেমরীণ শুধুক করিতে গো হবে গৌর বিদায় উদয় অগো গৌর মিঠাই উদয় নদিয়া অগো গৌর নিঠাই উদয় নদী নদিয়া গৌর নদিয়া ভাসিয়ে দিলে এসে নামে জগৎ জগৎ দিলে ও এসে নামে জগৎ ভাসিয়ে দিলে কেউ তো বাকি বাকি না রাখিলে জগৎ জগৎ ভাসিয়ে দিলে ও কেউ তো ভাসিয়ে দিলে কেউ তো বাকি বাকি না রাখিলে এসে নামে জগৎ ভাসিয়ে দিলে কেউ তো বাকি না রাখিলে ভাসিয়ে শুনেই কৃষ্ণ অনুরাগী গৌর প্রেম অনুরাগী অনুরাগী ভক্তগণ অনেক অনেক দূর থেকে আগত নবদ্বীপবাসী নীলাচলবাসী সাধুগুরু বৈষ্ণবগণ ভক্তগণ এত কষ্টের বিনিময়ে